সম্মানিত ইলেকট্রনিক্স পণ্য কালাকি LED TV LCD TV ceiling fan charger fan IPS voltage stabilizer এবং সিআরটি বক্স টিভি ব্যবহারকারীগণ আমি সবুজ মাহমুদ সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড থেকে আপনাদেরকে জানাই সালাম এবং জানাই একটি দারুণ সুখবর আমি সবুজ মাহমুদ আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দারুণ একটি সুখবর এই সমস্ত কালার টিভি টিভি গেছে বারবার মেরামত করার পরও চলছে না সেই সমস্ত electronics colour TV LED TV servicing করে নিতে পারেন আমাদের সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সিটি আমাদের এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কটি অবস্থিত এক নং সাইকনল ফকিরকান্দি সবুজের বাড়ি তো বন্ধুরা আমাদের এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে রিপেয়ারিং শেষে আমরা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি এবং রিপেয়ারিং শেষে সার্ভিসিং করার পর আপনারা সেই সমস্ত ইলেকট্রনিক পণ্য পুনরায় আবার নতুনের মতন ব্যবহার করতে পারবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের Sabuj electronics engineering ward second সাইকনল চৌরাস্তা কোনো মার্কেট দ্বিতীয় শাখা আর প্রথম শাখা রয়েছে এক নং সাইকনল ফকিরকান্দি সবুজের বাড়ি তো আজ এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম